কাউরে কথা খাওরে বাটার ফল দইবার কথা কৌ যদি কাট্টা রাখুম ষাট খাইতে বটর ঘাল উঠতে বইতে সময় লাগে করো নাইল জাল দমন দমনবো ও দমনবো দমনবো আইলা রে নয়া দমন আসমানের তারা বিছানা বিসাইয়া দিলাম শাল ধানের নাড়া